কেটেছে একেলা বিরহের বেলা আকাশ কুসুম চয়ন সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়ন দেখিতে দেখিতে নূতন মালক কেদিল রচিয়া ধ্যানের পুলকে দেখিতে দেখিতে নূতন মালক amor রাধাকে হারানো সে আর আসন বেছা করেছে সাধনা আশা হারাও বিজন প্রকাশের লাগে করেছে সাধনা